সম্পূর্ণ নতুন মন নিয়ে আসা আসলে কি সম্ভব প্রেম এবং নিষ্ঠা নতুনত্বের সেই গুণটি নিয়ে আসে বিশ্বাসের কোনো ধরনের নিরপেক্ষতা দ্বারা আমি বোঝাতে চাই না সততা ঠিক তখনই ঘটে যখন আপনি নিজের চিন্তাভাবনার প্রতিটি আন্দোলনকে অবসার্ভ করা শুরু করবেন আপনি তখন আর মুখোশ পরে থাকতে পারবেন না অতপর কোনো অনুশাসন থাকবে না কোনো কৌতূহল থাকবে না কোনো উপাসনাও থাকবে না এবং এর মধ্যেই অখণ্ডতার বহিরাগত প্রকাশ ঘটে সম্পূর্ণ নতুন মন নিয়ে আসা অবশ্যই সম্ভব তবে কিছু নির্দিষ্ট ইঙ্গিত রয়েছে কিছু প্রয়োজনীয় বৈশিষ্ট্য যা নতুনত্বের সেই গুণটি নিয়ে আসে আর এগুলো হলো আপেকশন অ্যান্ড ইন্টিগ্রেটি প্রেম এবং নিষ্ঠা আমরা বেশিরভাগই জানি না যে সৃজনশীল হওয়ার অর্থ কি আমাদের কাছে এটি এমন একটা শব্দ যা আমরা আকস্মিকভাবে অনেক তাৎপর্য ছাড়াই ব্যবহার করি ভালোবাসা অবশ্যই খুব যত্ন সহকারে রক্ষিত এমন একটা জিনিস যার সাথে আমরা অতটা পরিচিত নই যদিও আমরা শব্দটি এত উজ্জ্বলভাবে ব্যবহার করি সাবলীলতার সাথে যে দেশের প্রতি ভালোবাসা সত্যকে ভালোবাসা জীবনকে ভালোবাসা এবং অনেকগুলোই যে সম্পর্কে আমরা কথা বলি এবং আমি মনে করি না যে এর সাথে কিছু করার আছে আমি সেই শব্দটি এক্স্যাক্টলি ব্যবহার করতে পারি যা একেবারে প্রয়োজনীয় যদি আমার মধ্যে এই গুণগুলি থাকে আর তা হলো আফেকশন অ্যান্ড ইন্টিগ্রিটি সততার গুণ আমি বিশ্বাসের কোনো ধরনের নিরপেক্ষতার দ্বারা বোঝাতে চাই না বা অভিজ্ঞতার মধ্য দিয়ে একজনকে যেভাবে বেঁচে থাকতে হয় তা অনুসারে আমি এটিকে সততা হিসাবে বলতে চাই না তবে আমি বলতে চাই যে সততা ঠিক তখনই ঘটে যখন আপনি নিজের চিন্তাভাবনার প্রতিটি আন্দোলনকে অবজার্ভ করা শুরু করবেন এবং যখন কোনো চিন্তা আর হিডেন থাকে না আপনি আর মুখোশ পড়ে থাকতে পারবেন না আপনি আর আসলে আপনি যা করছেন তার সে আর অন্য কিছু হবার ভান করবেন না সুতরাং কোনো অনুশাসন নেই কোনো কৌতূহল নেই কোনো উপাসনাও নেই এবং এর মধ্যেই অখণ্ডতার বহিরাগত অনুভূতিটি বোঝা আমি সেই ধরনের সততার কথা মিন করছি আমি সেই মানুষের কথা বলছি না যে বিশ্বাস করে কিন্তু সেই বিশ্বাস অনুসারে জীবনযাপন করে না আমি সেই মানুষের কথাও বলছি না যে আন্তরিক কিন্তু নির্দিষ্ট আদর্শের সাথে চালিত মানুষ নয় নির্দিষ্ট শৃঙ্খলা অনুসরণকারী মানুষের কথাও বলছি না আমি যে ইমোশনালি এবং ইন্টেলেকচুয়ালি ইন্টিগ্রেশন আনার চেষ্টা করে এই ধরনের প্রচেষ্টা নিষ্ঠা আশা সম্ভব নয় বিপরীতে তারা দ্বন্দ্ব দুর্দশা বৃদ্ধি করে যাই হোক আমরা যে অখণ্ডতার কথা বলছি তা হল প্রতি মুহূর্তে সত্যকে দেখার কোয়ালিটি আনন্দ এবং ব্যথার দিক দিয়ে সত্যটি অনুবাদ করার চেষ্টা করে না but letting the fact flowering without choice without opinions যা থেকে দেখায় সততা আসে যা কখনোই পরিবর্তিত হয় না এখন শুধু এই দুটি প্রয়োজন স্নেহ এবং সততা thank you thank you very much for watching my all videos